সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিতিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আমরা বিভিন্ন ধরনের খনার বসন শুনেছি আজকে আপনাদেরকে এই রকম প্রায় পঞ্চাশ থেকে চল্লিশটি খনার বসন আপনাদেরকে দেখাবো দেখেন একটি খনার বসন দেখতে পাচ্ছেন যদি বর্ষে মাঘের শেষ ধন্যী দাজা পূর্ণিদেশ পল্লী উন্নয়ন একাডেমি আরডিএতে এইরকম হাজারো প্রায় খনার বসন আছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি খনার বসন আপনাদেরকে আমি দেখাবো প্রথমে আপনাদেরকে যে খনার বসনটি দেখাচ্ছি যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজা পূর্ণিদেশ তারপরে আপনাদেরকে দেখাই ধরলে পোকা দিবি ছাই এর ভালো আর কিছুই নাই এরপরে যদি আপনাদেরকে দেখাই দেখেন হালে নরভর দুধে পানি লক্ষ্মী বলে চললাম আমি এক একটি খরার বচনে কিছু কিছু ভাব গাম্ভীর্যের যে কথাগুলো আছে সেইগুলো এখানে উল্লেখ করা আছে এরপরে যদি আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই দেখেন উঠোন ভরা লাউ শশা ঘরে তার লক্ষ্মীর দশা এইরকম অনেকগুলো খনার বসন যেগুলো আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন নিজের বেলায় আটি সাটি পরের বেলায় চিমটি কাটি এই রকম আরও দেখেন এক একটি খনার বসন কতটা গুরুত্বপূর্ণ ভাষ্য তাৎপর্যপূর্ণ হিসাবে দরকার বুড়ো গরু ঝরা ধান যে বেছে সেই শেয়ান বুড়ো গরু ঝরা ধান যে বেছে সেই শেয়ান তো এক একটি খনার বসনের উত্তর আশা করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখেন পরের আরেকটি খরার বচন দেখেন গরু জরু ক্ষেত পুতা চাষি বেটার মূল সুতা এরপরে আবার আপনাদেরকে আরেকটি যদি দেখাই পূবে হাঁস পশ্চিমে বাস উত্তরে কলা দক্ষিণে খোলা এক একটি খনার বসন অবশ্যই কমেন্টস করে আপনাদেরকে আপনারা আপনাদেরকে জানাবেন নিজে মূর্খ পুত নষ্ট এর থেকে কি আর কষ্ট বাঁশ মরে ফুলেতে মানুষ মরে ভুলেতে খনার বসন হাজারো খনার বসন সুন্দর সুন্দর শ্লোক ভিত্তিক এই খনার বসনগুলো দেখেন বাঁশ মরে ফুলেতে মানুষ মরে ভুলেতে এর পরেরটা দেখেন পুত্র ভাগ্য যশে বহাসে কন্যা ভাগ্যে লক্ষ্মী আসে পুত্র ভাগ্যে যশে ভাসে কন্যা ভাগ্যে লক্ষ্মী আসে পরে যদি চাষার বলে দেশটা নাচে সোনা ফলে গাছে গাছে এরকম হাজারো শ্লোক দেখেন এখানে আরেকটি ধনের মধ্যে ধান আর ধন হলো গাই সোনা রূপা কিছু কিছু আর সব ছাই মানে ধনের মধ্যে ধান আর ধন হলো গাই সোনা রূপা কিছু কিছু আর সব ছাই এখানে আরেকটি খনার বচন দেখতে পাচ্ছেন তাল তেঁতুল কুল তিনে করে বাস্তু নির্মূল এখানে আরেকটি খনার বসন বেঁধে রাখো কদম পাতা সেরে যাব এর পরের খনার বসনগুলো যদি আপনাদেরকে দেখাই গাছ যত তিতা বাতাস তত মিঠা তারপরে দেখেন ফল সকালে খাওয়া সোনা দুপুরে খাওয়া রূপা সাজে খাওয়া লোহা মাংস খেলে মাংস বাড়ে দুধে বাড়ে বল ঘিয়ে বাড়ে মস্তিষ্ক শাকে বাড়ে মল মঙ্গলে উষা বুধে পা যত ইচ্ছা তত যা ভরা পেটে খায় মরণ পাশে যায় এইরকম অনেকগুলো স্লোগান আমরা নেক্সট আরেকটি এপিসোডে আপনাদেরকে এটি দেখাবো আমাদের এটির প্রথম অংশ দ্বিতীয় অংশে